অটোমেটিক একটা ক্রিয়েট পোস্ট এবং যে নতুন মেম্বার অ্যাড হয়েছে সেই নতুন মেম্বারের নাম দিয়ে একটা ট্যাগ হয়ে নতুন একটা ক্রিয়েট পোস্ট করার পপ আপ খুলে গেছে hello friends welcome welcome to my channel আমি প্রতাপ আর আপনারা দেখছেন পি টেক বাংলা বাংলা সবার আগে ফেসবুক গ্রুপে নতুন মেম্বারদের ওয়েলকাম করার জন্য আমি আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে অনেকে আবার বুঝতে পারছেন না যে নতুন মেম্বারদের কীভাবে ওয়েলকাম করবেন তার জন্য অনেকে এমন কমেন্ট করছেন তো সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকে আবার একটি নতুন ভিডিও বানাচ্ছি যেটাতে আপনারা ফেসবুক গ্রুপের নতুন মেম্বারদের ওয়েলকাম কীভাবে করবেন তার পুরো ডিটেলস এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো ফেসবুক গ্রুপের নতুন মেম্বারদের ওয়েলকাম করার জন্য আপনাদের কি করতে হবে ডেস্কটপ বা আপনাদের ফোনে কম্পিউটার ভার্সন ফেসবুক খুলে নিতে হবে তো কম্পিউটার ভার্সন ফেসবুক কীভাবে খুলতে হয় সেটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে এই যে এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা ক্লিক করে আপনারা কিন্তু কিভাবে আপনাদের ফোনে কম্পিউটার ভার্সন বা ডেস্কটপ ভার্সন ফেসবুক খুলবেন সেটা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন তো যারা ফোন থেকে ইউজ করবেন ভাবছেন তারা অবশ্যই আগে এই ভিডিওটা দেখে নেবেন তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করবেন তো ফেসবুক গ্রুপে নতুন মেম্বারদের ওয়েলকাম করার জন্য আমাদের প্রথমেই ফেসবুকে চলে যেতে হবে এবং আপনাদের যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে লগ ইন করে নিতে হবে তো আমি এখানে আমার প্রোফাইলে লগ ইন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা চলে যাব যে কোনো একটি গ্রুপে তো ধরুন আমি একটা গ্রুপে চলে যাচ্ছি সেই গ্রুপের অবশ্যই আপনাকে অ্যাডমিন হতে হবে তবেই আপনারা ফেসবুকের যে নতুন মেম্বার থাকবে তাদেরকে ওয়েলকাম করতে পারবেন তো আগে যেরকম সিস্টেম ছিল এখানে একটা অপশন থাকতো মোড় বলে মোড় অপশানে ক্লিক করে মেম্বারে গেলে আপনারা নতুন মেম্বারদের এখানে ইনভাইট করতে নতুন মেম্বারদের ওয়েলকাম করতে আপনারা কিন্তু এখানে পারতেন কিন্তু বর্তমানে সেই অপশান কিন্তু আপনারা এখানে কোথাও দেখতে পাচ্ছেন না তো এই নতুন অপশানটা কোথায় আছে আমরা আজকের এই ভিডিওতে দেখব তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের গ্রুপ নেম রয়েছে গ্রুপ পাবলিক আছে না কি আছে সেটা আপনাদের এখানে দেখাবে কটা মেম্বার আছে সেটা এখানে দেখাবে এখানে ইনভাইট করার জন্য আছে এখানে অ্যাডমিন টুলস রয়েছে সিমোটসে গেলে আপনারা আরও অনেক অ্যাডমিন টুলস দেখতে পাবেন এখানে তো আপনাদের গ্রুপের যে সেটিংসগুলো সেগুলো কিন্তু আগে অবশ্যই আপনারা এখানে ঠিক করে নেবেন গ্রুপের সেটিংসগুলো আপনাদের যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা নতুন মেম্বারদের ওয়েলকাম করতে পারবেন না তো এই সেটিংসগুলো আপনারা কিন্তু অবশ্যই ঠিক করে নেবেন তো এইসব সেটিংসপত্র ঠিক করে নেওয়ার পর আপনারা কী করবেন এই যে মেম্বার অপশন যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই মেম্বার্স অপশনটা এটাতে আপনাদের ক্লিক করতে হবে আপনাদের ফোনের ক্ষেত্রেই হোক বা কম্পিউটারের ক্ষেত্রেই হোক সেম ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে এই যে মেম্বার্স অপশনটা রয়েছে এই মেম্বার্স অপশানে আপনাদের ক্লিক করতে হবে তো আমরা এখানে মেম্বার্স অপশানে ক্লিক করে নিচ্ছি মেম্বার্স অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাবেন এই যে অটোমেটিক একটা ক্রিয়েট পোস্ট এবং যে নতুন মেম্বার অ্যাড হয়েছে সেই নতুন মেম্বারের নাম দিয়ে একটা ট্যাগ হয়ে নতুন একটা ক্রিয়েট পোস্ট করার পপ আপ খুলে গেছে তো এবার অনেকের যদি এরকম পপ আপ না খুলে সেক্ষেত্রে আপনারা কী করবেন সেটা আমি বলে দিচ্ছি এরকম পপ আপ যদি আপনাদের না খুলে থাকে সেক্ষেত্রে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখছি আপনারা যদি চান এই ভিডিওর ডেসক্রিপশানে ক্লিক করে এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনাদের পেজের এখানে গিয়ে আপনারা কিন্তু এই পপ আপটা কিন্তু আপনারা খুলে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের একটু কিছু চেঞ্জ করতে হতে পারে যেমন হচ্ছে এই গ্রুপের পর যে লিঙ্কটা রয়েছে একটা সংখ্যা দেওয়া রয়েছে এই সংখ্যায় হয়তো আপনাদের চেঞ্জ করতে হতে পারে সেটা আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাদের পপ আপ খুলে আসবে এবং আপনারা এখানে পোস্ট করে নিতে পারবেন এছাড়া আপনারা যদি মনে করেন এখানে কাস্টমাইজ কিছু লিখবেন এবিসিডি যাই কিছু আপনারা সেটা লিখে নিতে পারেন তো লিখে নেওয়ার পর এখানে সিম্পলি পোস্ট করে দিলেই কিন্তু আপনারা এই পোস্টটা বা নতুন মেম্বারদের ওয়েলকাম পোস্ট যেটা ট্যাগ করে সেটা কিন্তু আপনাদের অটোমেটিক হয়ে যাবে তো এই ভিডিওতে আমি কিন্তু আবার ক্লিয়ার করে দিলাম কীভাবে ফেসবুক গ্রুপে নতুন মেম্বারদের ওয়েলকাম পোস্ট করতে হয় সেটা কিন্তু পুরো আবার ক্লিয়ার করে দিলাম আমি তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং এই রিলেটেড যে কোনো কোয়ারিজ যে কোনো কোশ্চেনের জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে রাখবেন কারণ এই রকম টেক রিলেটেড ভিডিও এই চ্যানেলে সবসময় আসতেই থাকে তো আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে